এখন আমি চল্লিশের একটা মারুম তারপরে বিশের একটা মারুম দেখে নেই পেয়ে যাম দে পায়ে পা চল্লিশের মারলাম পাইলাম না এখন দেখেন হান্ড্রেড পার্সেন্ট বিশে মারুম পেয়ে যাম পেয়ে যাম প্লিজ প্লিজ ও ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই পুরো ভাই এখন ডাইরেক্ট র্যাঙ্ক ঢুকুম র্যাঙ্ক ঢুকুম যেমন সে তাই ওকে গ্রিন কিনার পেয়ে গেছি ওপি মাত্র ষাট ডায়মন্ডে ও যা এখন তাড়াতাড়ি ভাই ক্যারেক্টার যা ক্যারেক্টার যা এখন এখন আমি যাবো করোনো আর এখানে স্টার দিমু র্যাঙ্ক র্যাঙ্ক কীভাবে যায় আ মাথা মতো গুলে গেছে মাথা মতো গুলে গেছে মাথা মতো গুলে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কনফার্ম যা যা আরে ভাই ডাউনলোড করো না তাড়াতাড়ি ডাউনলোড কর ভাই ভাই ভাই প্লিজ প্লিজ যেমনি যেমনি তাড়াতাড়ি করতে হবে যেমনি তাড়াতাড়ি আরে ভাই এটাও না ক্রিড criminal N three N two আরে ভাই ডাউনলোড কর তাড়াতাড়ি ও ভাই সা ভাই কী খেলাটা দিয়েছে ভাই মাত্র ষাট ডেমনটা পেয়ে গেছি তো আর কিছু করার নাই ভাই এখন কি করার গেমটা স্টার্ট করে দিই আর শুরু করে ফেলো আজকের ভিডিও তার আগে বলে লাইক করবেন ভাই এটা পাইতে কিছুই হয় নাই আমার তাই আগেই বলতেছি বাইসা prank rank and start MA গিয়েছি আমরা পিকের ভিতরে ভাঙ্গা গড়ের উপরে এখন পেয়ে গেছে এম টেন ফোরটিন নিয়ে এসেছি আমাদের ক্রিমিনাল বান্ডিল বাবা মিলে গেছে দেখি M ten fourteen criminal bundle okay মিলছে এখন বেশি কথা না বলি এনিমি পায় ওর আওয়াজ পাইছি মার ওকে ওকে হেটো ওকে ওকে ওপে একটা ললিমোট ললিমোট ললিমোট ললিমা আমার পিঙ্গের অবস্থা খারাপ কারণ আমি বাংলাদেশের বয়সে এসে পড়ছি ফাইনালি ফাইনালি বাংলাদেশের বয়সে এসে পড়ছি ইন্ডিয়া থেকে এখন আর কিছু করার নাই তো এখন আমরা খেলতে যাচ্ছি ও আমি তো বলি না হ্যালো বন্ধুরা আমার আমরা আজকে আমি আপনার জন্য এসেছি নতুন ভিডিও কেমন আছেন তো আপনারা ভালো আছেন ভালো থাকলে ভালো তো ভাই মাত্র ষাট ডেমন্ডিটা পেয়ে গেছি যদি নিতে চান নিতে পারেন কারণ যদি আমি বলি এইট্টি পার্সেন্ট রিকোয়েস্ট করতেছি রিকমেন্ডেড নিতে পারেন আপনার যদি মন চায় নিতে পারেন যদি ডায়মন্ড না থাকে সমস্যা নাই সমস্যা নাই আমারও ডায়মন্ড নাই আমার আমারও তেমন নাই আমি মান্থলি নিয়েছিলাম একবার তো মান্থলি শেষ হয়ে গেছে উইকলিও শেষ হয়ে গেছে তো আমার আরেকটা উইকলি এসে পড়ছিল ফ্রিতে কারণ পয়সা ছিল না আমি জানি না কীভাবে এসে কিন্তু আইসি ঠিক আছে তো এখন এনিমি দেখছি না আমি এখানে দাঁড়া না তো ওখানে দেখছিলাম ভাই আমি বলি চাইলে নিয়ে যেতে পারেন ভাই অনেক এটা অনেক রেয়ার বান্ডিল কিন্তু এখন আর রেয়ার থাকবে না আর আমি কয়েকদিন পর একটা ভিডিও ডালছি আমি কয়েকদিন অনেক দিন পরে ভিডিও ও দালি মরে না এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড ওকে বাক্সে বাক্সে বাক্সে বাক্সে বাক্সে রান রান ঠুস পাট্টাসা হেডশট কিরে আমি হেডশট দিলাম লাগলো না কে কিরে ভাই বি ভাই কই বার নেই তো আমি বলতেছিলাম অনেকদিন পর ভিডিও দিতেছি কারণ আমার মোবাইল স্ক্রিনটা ছিল না এটা পুরি খতম হয়ে গেছে তো আমার স্ক্রিনটা ঠিক করে আনছি তিন দিন আগে আর আমি ভিডিওটা করছি আজকেই আজকেই সারতেছি অনেক কষ্ট করছি ভাই লাইকটা দিয়ে দিন আজকে তিনটা লাইক চাই ভাই প্লিজ আর আমাদের চল্লিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক স্পিড তো থ্যাংক ইউ ভেরি মাচ আর একসাথে যেতে পারেন নাকি দেখেন আর হ্যাঁ আমরা কীভাবে করতে যেতেছি পুরা পুরা এক হাজার ডেমো <laughs> তো হ্যাঁ এটা এক হাজার ডেমো নিয়ে আপনারা এই ক্রিমিনাল বান্ডেলটা নিতে পারেন গ্রিন ক্রিমিনাল তো আমি এই ডেমন গিওয়ে করব আমার কমেন্ট হিসাবে কমেন্টের ভিতরে এখন বলতে পারবো না কাল একদিন একটা ভিডিও সারবো ওই ভিডিওর ভিতরে সব ডিটেলস বলে দিব কীভাবে গিওটা করব তো আজকে আমি একটা কথা বলতে চাই জাস্টিস ফর বাংলাদেশ সার্ভার ভাই কি পিং দেখছো ভাই পিংয়ের অবস্থা খারাপ পুরা খারাপ তো ভাই বলতেছি বিডি সার্ভার বিডি সার্ভার হচ্ছে সবচেয়ে খারাপ একটা মানে সার্ভার দিছে কিন্তু মানে সার্ভারে কপি দিছে মানে সার্ভারের নামে সার্ভার কামে কিছু না ইন্ডিয়া সার্ভারের ভিতরে আমরা তাও ইন্ডিয়া সার্ভারে কিন্তু পিংটা ভালো থাকতো বাংলাদেশ সার্ভার এরকম কেন বাইরে ভাই এনিমি কোন জায়গায় মারে ও এখানে ভাই এতক্ষণ ধরে এনিমি আমার এখানটা মারতেছিল আমি তাও দেখতে পারি এ দেখছে এটা এরকম সমস্যা আমার মোবাইল স্ক্রিন লাগানোর পর পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় আমার কি সমস্যা আমার কোনো সমস্যা নাই এখন যেটা মারুম মারার পরে আমি যে কীভাবে ইমোটটা দিমো ভাই আমারে পলায় পলায় এখানটা মারতেছে আমি তিন ঘন্টা ধরে কিন্তু আমি খুঁজে পাইতেছি না ভাই মানে কি বলবো একটা ফ্ল্যাশ চার্জ করে টুস আর একটা ফ্ল্যাশ এখান দিয়ে মতো এক সেকেন্ড এ এখানে টুস আর এক লাগলো না রে এক সেকেন্ড এখানে যাই দৌড় দৌড় দৌড় ওকে ওকে ওকে ওকে আরে আরে আরে এই তো বাংলাদেশ আরে ভাই এখন ললিমোট নে আমার বাংলাদেশের সার্ভারের ওই গেঞ্জিটা নাই কারণ বাংলাদেশ সার্ভারে এক সপ্তাহ আগেই আইসি মনে হয় yup I think yes yes এক সপ্তাহ হয়ে যায় বেশি তো হ্যাঁ এটা আমাদের বাংলাদেশ সার্ভার এসে পড়ছি সো এখন আর কিছু করার নাই পিং সমস্যা আর এখন তুই যদি পাই বাংলাদেশ সার্ভার হয় পিং সমস্যা নিয়ে কথা বলতেই হয় আর কোনো ইউটিউবার নাই যে পিং সমস্যা নিয়ে কথা বলে সমস্যা নিয়ে দশ কোটি টাকা ইউটিউবার কথা কইতাছে আর তুই কথা না মানে কি ও নো নো ভাইয়া আরে ইউটিউব ভিডিও দেখি কিন্তু অত দেখি না সো আমি জানি না আর অনেক দিন পর ভিডিও লাগতেছি কারণ অলরেডি তো বলেই দিছি গ্রিন ক্রিমিনাল বান্ডিল আমার এটা এখন আমি আমার ফ্রেন্ডরা খালি দেখাবো আর মজা নিব এইখানে আমি গান পাইতেছি না ভাই আমার একটা প্যারাফল লাগে ভাই প্যারাফলটা পাইলেই হলো বেড়া ফোরে বা যে হেডশট দিতে ভারী ভাই জানো না তোমরা কি বলবো ওকে ওকে সামনে যাই দেখি এনিমি মারতে পারে নাকি এটা এটার ভিতরে আমি এনিমি দেখছি এনিমি কই এ চান্দু লুকে আছে একটা পাট্টাসা হেডশট লাগে নাই কিন্তু তোমার পিং সমস্যা দেখছেন দুইশো ভাই দুইশো আশি আমাদের বাহাত্তর এমবি পেস আর আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তো তো হ্যাঁ বাস তো এখান থেকে আমি টাকা নিয়ে গেছি এখন টাকা নিয়ে আবার ভেন্ডিং মেশিনে যাবো হুহ কত কাজ ফাইনালি ফাইনালি এসে পড়ছি এখন নিয়ে বউ আমি কিনি একটা ড্রোন আরেকটা ড্রোন ওকে ঠিক আছে নিয়ে পড়ে না এখন কি করি এখন নিব হচ্ছে এটা বাস আর একটা বম নিয়ে নিই ওকে তো এখন আমি দিচ্ছি দৌড় আর দৌড় দিয়ে দেখি কতক্ষণ আর যায় তো ভাই কী বলা যায় এখন আর যাই দেখি নিমি কী পাই এইখানে বাই এনেমি আমি দেখছি একটা যে আমার মারতে ছিল এখন এটা যদি না মারতে পারি আমার গ্রিন কিউনালে মাংস মাংস শেষ ওকে ওকে দুই নলা ঠুস একটা হেডশট দিতে পারছি মানে কিন্তু মানে হেডশট দিতে চাইছি কিন্তু পারিনি ও ভাই ভালো জায়গায় পড়ছে জন কিছু নাই ভাই আমি প্যারাফলটা পাইছি কিন্তু অতই না আমার অতই নেই তো যাওয়া যাক এখন আর কী করে দেখি কিন্তু এনিমি এনিমির আমার আমি পাই কিন্তু খুঁজেও পাই না মানে উপরে আমি তাকাই বডির ভিতর দেখি যে এনিমি ওদিকে আছে কিন্তু আসলে নেই তো এখন আমরা দেখতে যাচ্ছি অনেক দূরে গেছি ও হো হো ওকে ঘরের ভিতরে থাকতে পারে ঘরের ভিতরে না থাকলে আমি কি করা যায় আমার কিছু আমার কিছু কাজ নাই ভাই मैं गरीब मैं गरीब हूँ का পুহুরা লেগ গেম প্লে আমি বুঝতেছি না স্ট্যান্ডার্ডে খেলতেছি তাও অল্প একদম অল্প একদম অল্প ওই সামনে নেমি একদম অল্প ল্যাগ হইতেছে তো আমি এখানে যাচ্ছি যাই এখন ডিমু পাট্টাসা হেডশট পাট্টাসা হেডশট একদম পাট্টাসা হেডশট একদম এখানে দেখি এখানে ও এখানে আছে একটা নেমি আরে মারছে এখানে মারছে দেখি লুট টুট কিছু পাওয়া যায় ও ভাই চার লেভেলে বেস্ট ওকে ওকে আর লুট আর একটু লুট দেখি ভাই গুলওয়াল আছে নাকি ভাই ওকে আইস গান আছে আর কিছু নাই ওকে আমি এখন দৌড় মারি দৌড় মারি দৌড় মারি এখন আমাদের যেতে হবে হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে উঁচু জায়গা যেটা আমি নিজেও জানি তো হ্যাঁ হ্যাঁ আমি নিজেও জানি না আর এখান থেকে এনিমি আমার পিসে আছে কিন্তু তাও এখানে যেতেছি কারণ এখানে জানেন কি আছে লুট ও গোলওয়াল গোলওয়াল থাকলে ভাই আমি যে কোনো জায়গায় যেতে পারি গোলওয়াল হচ্ছে টাকা টাকা ঠিক আছে গোলওয়াল ছাড়া বাঁচা যায় না গোলাল ছাড়া কিছু করা যায় না গোলাল নিয়ে এখন দিমু দৌড় যাইয়ে দিমু হেড শট আর আর কিছু করার নাই আমার কাছে কারণ এই যে একটা পাট্টা সাহেব দেখছেন বললাম না ফুলে হেড ছোট আমার মানে মেডিকিট না করুন না আমার হেড ফুল তো সেন অনুযায়ী রাস করুন রাস করে একটা দিব পাট্টা সাইড এ পাট্টা সমস্যা নাই সমস্যা নাই এখান থেকে বমগুলো ফেঁকে দিছি এন কই গেল এটা ওই কই ওই চান্দি চলে কই গেছে ঘরে নাই তো ও গুলাল ঘরের এখান দিয়ে তো পাইতেছি না ওকে এখান দেখো এই তো জানতো এই তো জানতো থ্রি টু ওয়ান পাট্টাসা পাট্টাসা head shot and done head shot তো লাগে নাই কিন্তু তাও লাগছে মানে মানে ক্রোনো পাট্টাসা হেড শট পাট্টাসা হেড শট এ ভয় হাত পাও কাঁপতেছিল ভাই রে ভাই এখানে লুট করতে আগে লুট লুট গুলাল গুলাল আগে গুলাল চারদিকে ফালাই নেই তারপরে আমি লুট করবো ওকে ওকে ওকে ওকে লুট টুকরো তিন আধে গুলি কী বলে দুই আঙ্গুল আরে আরে আরে দুই আঙ্গুল দিয়ে লুট করতেছি জোরে জোরে তাড়াতাড়ি আরে কিনে গেছি আরে ভাই গ্রোজা নিয়ে গেছি গ্রোজা নিয়ে গেছি দুই নলা নিতেছি ওকে এখন আস্তে আস্তে লুট করি ওয়ান টু গেছে আবার এয়ারমো ফেলাম এয়ারমো ফেলে তারপরেই করি দাঁড়া দাঁড়া ঠুস অ্যান্ড ওয়াল আবার one two three four five six একটা বমও নিয়ে যাই ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর কি নিম সাইলেন্সার আছে না সাইলেন্স সাইলেন ওকে এখন তাড়াতাড়ি সাইলেন্সারটা লাগাই দৌড় তাড়াতাড়ি ওকে লাগাইছি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এই মেডিকিট মেডিকিট মেডিকিট জন আসে পড়ছে এখন এটা বুয়া নিতে এবো ওরে মায় দৌড় মার ওকে ওকে ওকে ওকে ওকে গ্রিন ক্রিমিনালের সম্মান রাখতে এবো এবার আমার কাছে যখন গ্রিন ক্রিমিনাল এটা তাই হয় তো এখন এখন এখানে তো এনিমি দেখতেছি না আর মাত্র দুজন বাকি আছে আমার সারা বাইরে ভাই কি বললাম লেগ দিতেছে হঠাৎ হঠাৎ কি বলি এনিমিটা দেখি না আমি আমি আমি সারা এনিমি নাই এনিমি হলো মরে গেছে জনের ভিতরে গেছে গা আর ওই যে গোলালি ওখানে গোলালি ওখানে এবার শেষ এবার এনিমি শেষ পাটটা এত হেডশট লাগে আরে আরে আরে না এ এ আমার পিং খারাপ ভাই প্লিজ মাফ করে দে মাফ না yeah okay guys thank you for watching না না আগে না আগে না মেডিকেটটা করে নিই মেডিকেটটা করে নিই বম ফেক্স ও ঠিক হয়ে গেছে ভাই টাইম মতো ঠিক আছে টাইম একদম ভাই টাইম লিমিটের মতো টাইম আছে কিন্তু আমার কিছু হবে না এখানে একটা ওকে ওকে ওরাই করছি ওইখানে এ তো এসে আরে ভাই উল্টে গেছে ঠুস ঠুস ঠু এ ওকে ওকে আমার গুলালে তো পরে পরে পরে পরে মানে তো পরে পরে ওকে এটা মরবে ভাই এটা আমার হাতে না মরতে পারে কি পিসা আরেকটা বাইরে বাইক কি বলুম এ রে রে ভাই ওকে আমার গুলালতে আটকাই দিছে এ ভাই এ না জন আসতেছে আমার মেডিকেল রাখো তুমি দৌড় ভাই দৌড় রে ভাই ইনহেলার খা ইনহেলার খা ইনহেলার খা এই যে এটা আছে এটা আরে ভাই কি বলুম কি বলুম কি বলুম দৌড় দৌড় দৌড় এ ওকে ওকে ওকে ওরে ওরে মেরে ফেলছে ওরে মেরে ফেলছে ভাই আমার পাচ্ছিস না ছয় সাত এসপি বাকি আট পি ওকে আমার মাশরুমের জন্য একটু পি বাড়তেছে আরে দর মার ও মা ওকে গাইস আজকে মনে হয় বাঁচতে পারবো না উ হু হু ও ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই বুঝে গেছি এখানে আসবো না টুস না না আসে না আসে না আসে না গুলো পালা ও ভাই ওকে এখন আরামসে মেডিকেট করি এখান তো ওই মনে হয় এখানে ওয়েট করতেছে আমার জন্যে আই থিঙ্ক ওখানে তো দেখি না রে চলে এই ঘরের ভিতরে যাই ও ভাই লঞ্চার আসর কাছে ঘরের ভিতরে যেতে হবে আমার ঘরের ভিতরে যাবো যায়া পাঁচটা সাইড চল দিন এস বাইসি and thank you very much for watching our video by thank you for watching তো গাইজ এই ছিল আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আর কিছু বলা নাই আমার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একশো সাবস্ক্রাইবারে চলে যাই চলে তো এখন আমি যাই টাটা বাই বাই